إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أنت جرب بسم الله কষ্টই দিচ্ছে কষ্টই দিচ্ছে দেখবো আমার আওয়াজ বেশি না তোমাদের আওয়াজ বেশি দেখা যাবে হ্যাঁ পয়সা جنون عالي كيف সিন বলার দরকার নাই ঠিক আছে না সিনের আওয়াজ শেষ হবে সাথে সাথে লামে চলে যাবে ঠিক আছে না সিন ফার আওয়াজ শেষ সাথে সাথে কি হবে সিন লামের সাথে লেগে যাবে খেয়াল করো এ বলো হুম তুমি বলো তুমি করবে এইভাবে দম ঠিক আছে দম নিয়ে পরে পড়ো দেখবা সম্পূর্ণ আয়াত শেষ করতে পারবে হ্যাঁ স্টেলের শহরের মধ্যে কি দাল আছে হ্যাঁ দাল আছে না দাল আছে হ্যাঁ দাল নাই তাহলে কি খুলে কমি মা দেওয়া হবে না খুলে কমি মা দা ইন দা বলো خلق من ماء دافق خلق এখন তো আর দুই পেজ থাকবে না দুই পেজ থাকবে ডালের উপর যোজন পড়ে যাবে না এখন লাম্পা দিন পাতলা কী হবে যে কি হবে জব হবে যে যে পাতলা কি হবে বাড়ি বাড়ি কি আর একটু জোরে পড়ে দেখি আর জোরে পড়তে পারে দেখা যাবে হ্যাঁ নিচে দিকে তাকা সবার দিকে তাকা হ্যাঁ Hamza, Raqib, Hamza, Ki. Sleep, sleep, sleep, sleep. فما তাআলা আইনের মানে সব জায়গায় হলকে হলকের লাগাই দিতে শুধুমাত্র কি করবা হালকা চাপ হালকা চাপ দিলেই হালকা একটু চাপ দিবা ঠিক আছে চাপ দিলেই 对对对，是的，没错没错没我 ماشي صديع جرنس صديع بس قولوا قولوا والأرض ذات الصدع 欢乐。 这里，这里，这里。 إن সত্য ওটা পাতলা ওটা ইয়া কি পাতলা না মোটা বলো পাতলা না পাতলা হ্যাঁ ঠিক আছে পাতলা ওয়া